সনাতন ধর্ম বৈজ্ঞানিক ধর্ম পর্ব সনাতন ধর্ম বিজ্ঞানের আদি উৎস নমস্কার প্রিয় দর্শকবৃন্দ Matsyavatar hundred dot ten YouTube চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনারা কেমন আছেন সবাই আশা করি পরম বিজ্ঞান পরমেশ্বর শ্রীকৃষ্ণের কৃপায় সকলে কুশলে আছেন এবার এসে গেলাম একেবারে নতুন সিরিজের ভিডিও নিয়ে সেটি হচ্ছে সনাতন ধর্ম বৈজ্ঞানিক ধর্ম তারই ধারাবাহিকতায় আজকে থাকছে সনাতন ধর্মই বিজ্ঞানের আদি উৎস এই বিষয়ে আমরা আজ বিজ্ঞানের যুগে বসবাস করছি ঘুম থেকে উঠে সারাদিন শেষে পুনরায় ঘুমোতে যাওয়া পর্যন্ত বিজ্ঞানের অবদান বিজ্ঞান ছাড়া আজ আমাদের জীবন যেন অচল পদার্থের ক্ষুদ্রতম কণা থেকে শুরু করে সুবিশাল মহাবিশ্বের সৃষ্টি রহস্য পর্যন্ত অনুসন্ধানে বিজ্ঞান আজ অনেক দূর এগিয়ে মহাকাশের জয়যাত্রায়ও পিছিয়ে নেই আমাদের বিজ্ঞান হাবল টেলিস্কোপের পর একাশি দিনের বেশি হয়ে গেল মহাকাশে পাঠানো হয়েছে অতি উন্নত মানের জেমস ওয়েব টেলিস্কোপ যাতে রয়েছে আঠারোটি মিরর বা আয়না আর আঠারোটি সেগমেন্টে একটি বিন্দুতে ফোকাস করে উচ্চ রেজুলেশনের ছবিও পাঠিয়েছে এই টেলিস্কোপটি এর আগে পাঠিয়েছিল সেলফি তো যাই হোক এছাড়া বিজ্ঞানের বহুতর আবিষ্কার ও নিত্য নতুন প্রযুক্তি মানব সভ্যতাকে দিয়েছে সুখ স্বাচ্ছন্দ্যের উপহার আর তাই মানুষ বিজ্ঞানের নিকট কৃতজ্ঞ কিন্তু আপনাদের কি কখনো মনে হয়েছে যে এই বিজ্ঞান বা বিজ্ঞান চর্চা এলো কোথা থেকে হ্যাঁ আজ আমরা জানতে চলেছি এই বিজ্ঞানের আদি উৎস কোথায় সেই বিষয়ে আর তাই ভিডিওটি কৃপা করে পুরোপুরি দেখতে থাকুন এবং অবশ্যই আপনি যদি এই চ্যানেলের নতুন ভিউয়ার্স বা দর্শক হয়ে থাকেন তবে এখনই ভিডিওটির একটু নিচে ডান দিকে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে চেপে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সনাতন ধর্মে থাকা বিজ্ঞান বিষয়ে বৈদিক শাস্ত্রের অপুরন্ত বৈজ্ঞানিক তথ্য সমন্বিত নতুন নতুন টাটকা ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনে চেপে আমাদের সাথে যুক্ত থাকুন সেই সাথে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না শুরু করা যাক আজকের ভিডিওটি মৎস্য অবতার আপনারা দেখছেন মৎস্য অবতার অসত্য প্রতারণা ও মিথ্যার বিরুদ্ধে একটি প্রতিবাদী চ্যানেল মৎস্য অবতার সনাতন ধর্ম তথা বেদ থেকে বিজ্ঞানের উদ্ভব হয়েছে তার কারণ বিজ্ঞানের চর্চা সুপ্রাচীনকালে বৈদিক মুনি ঋষিদের হাত ধরেই শুরু হয়েছিল এবং সেই সকল মুনি ঋষিগণই যে প্রথম বিজ্ঞান চর্চা শুরু করেছিল তাও সুপ্রাচীন গ্রন্থগুলোতে উল্লিখিত বৈজ্ঞানিক তথ্যের মাধ্যমেই জানতে পারা যায় আর তাতেই প্রমাণ হয় যে সনাতন ধর্মই বিজ্ঞানের আদি উৎস পরম পবিত্র বেদ যা মানবজাতির চির শাশ্বত সংবিধান আর এই পরম পবিত্র বেদ থেকেই বিজ্ঞানের উদ্ভব হয়েছে তার কারণ বিজ্ঞান শব্দটি হচ্ছে সংস্কৃত শব্দ বেদ উপনিষদ বা বেদান্ত বেদান্ত সূত্র ভগবদ্গীতা সংহিতা দর্শনশাস্ত্র পুরাণশাস্ত্র সহ বহু বৈদিক শাস্ত্রে এই বিজ্ঞান শব্দের ব্যাপক প্রয়োগ রয়েছে বলা ভালো যে আমাদের বৈদিক শাস্ত্রে প্রথম বিজ্ঞান শব্দের ব্যবহার দৃষ্ট হয় তার কিছু নমুনা আজ আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তবে তার আগে আপনাদের জানিয়ে দিই যে সনাতন ধর্ম অনুসারে বিজ্ঞান কাকে বলে বিজ্ঞান জানার প্রয়োজন এবং উপায় বা কী তা আজ আমরা জেনে নেব আমাদের শাস্ত্রগ্রন্থে এই বিষয়ে কি আছে তার মাধ্যমে এই সম্পর্কে আমরা যদি ছান্দজ্ঞ উপনিষদের সপ্তম অধ্যায়ে সতেরো এবং আঠারো নং খণ্ডের মন্ত্রগুলো পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাব সেখানে বলা হয়েছে যে ইয়াদা বৈ সত্যং বদতি না সত্যং বদতি বীজানান্যেব সত্যম বদতি বিজ্ঞানম ইত্যেবো বিজিজ্ঞাসিতব্যমিতি বিজ্ঞানং ভগব বিজিজ্ঞাস ইতি অর্থাৎ সনত কুমার বললেন মানুষ যখন বিশেষরূপে জানে তখনই ঠিক ঠিক বলে এই বিশেষরূপে জানার নাম বিজ্ঞান বিজ্ঞান ঠিকমতো না জানলে কোনো বিষয় সম্বন্ধে বিশেষ জ্ঞান হয় না প্রিয় দর্শকবৃন্দ আপনারা খেয়াল করে দেখুন মন্ত্রটিতে স্পষ্টভাবেই বিজ্ঞানের সংজ্ঞা দেওয়া হয়েছে যা কোরআন তৌরাত ইঞ্জিল জবুসহ পৃথিবীর কোনো ধর্মগ্রন্থই বলা হয়নি এই ব্যাপারে সকল ধর্মের অনুসারীদের এই চ্যানেলের মাধ্যমে আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হলো এবার দেখব ঠিক তার পরের খণ্ড আর পরের খণ্ডে বলা হয়েছে ইয়াদা বই মনুতে হত বিজানাতি না মত্বা বিজানাতি মত্বৈব বিজানাতি মতিস্তেব বিজিজ্ঞাসিতব্যেতি মতিম ভগব ইতি অর্থাৎ বিজ্ঞান জানতে গেলে মননের প্রয়োজন যখন মানুষ মনন করে তখনই তার কাছে সত্য প্রকাশিত হয় নারদ এ কথা শুনে মনন সম্বন্ধে বিশেষরূপে জানতে চাইলেন তখন সনত কুমার বললেন ইয়াদা বৈ মনুতে না শ্রদ্ধ ধর্মনুতে শ্রদ্ধ দেব মনুতে শ্রদ্ধাতেব বিজিজ্ঞাসিতব্যেতি শ্রদ্ধাম ভগব বিজিজ্ঞাসইতি মনন শ্রদ্ধা সাপেক্ষ যখন মানুষ শ্রদ্ধাবান হয় তখনই মনন করে শ্রদ্ধাবান না হলে মনন করতে পারে না এই শ্রদ্ধাকেই বিশেষ রূপে জানার ইচ্ছা করতে হবে এবার চলুন এই শ্রদ্ধা বিষয়ে আমরা যদি গীতার চতুর্থ অধ্যায়ের উনচল্লিশ নং শ্লোক খেয়াল করি তাহলে সেখানে কি দেখতে পাব একটু দেখে নিই সেখানে পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সঞ্জিতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তি মচিরে নদী গচ্ছতি শ্রদ্ধাবান তৎপর এবং সংযেতেন্দ্রীয় ব্যক্তি জ্ঞান লাভ করেন এবং জ্ঞান লাভ করে অচিরেই পরম শান্তি লাভ করেন এবার চলুন বিজ্ঞানের প্রকার নিয়ে কথা বলা যাক বিজ্ঞানকে সনাতন ধর্মের অন্ততপক্ষে উপনিষদ গ্রন্থ অনুসারে দুই ভাগে ভাগ করা হয়েছে এই সম্পর্কে আমরা যদি তৈত্তরী উপনিষদ দেখি তো সেইখানে তৈত্তর উপনিষদের তৃতীয় অধ্যায়ের দশম অনুবাকের দুই নং মন্ত্রে বলা হয়েছে ইতি মানুষিহি সমাজ্ঞাহা অথ দৈবিহি অর্থাৎ যেসব বস্তু বা কার্য মানুষের আয়ত্তের মধ্যে সেগুলিকে মানুষ বিজ্ঞান বা মানুষই বলা হয়েছে এবং যেসব বস্তু বা কার্য দেবতাদের আয়ত্তের মধ্যে সেগুলিকে দেবতা বিজ্ঞান বা দৈবী বলা হয়েছে কালিকানন্দ অবধূত সম্পাদিত উপনিষদ সমগ্র পৃষ্ঠা সংখ্যা দুইশো নয়ে দেখে নিতে পারেন অলৌকিকতা একরকম বিজ্ঞান হয়তো দৈবী বিজ্ঞান কিন্তু আমরা তা জানতে পারি না বলে তাকে অলৌকিক বলে আখ্যায়িত করি যাই হোক এতক্ষণ আমরা উপনিষদে থাকা বিজ্ঞানের সংজ্ঞা এবং প্রকার সম্পর্কে জানলাম আজকের এই পর্বে আপনাদের আরেকটু দেখাবো সনাতন ধর্মে থাকা বিজ্ঞান সম্পর্কে অসাধারণ সব উক্তি তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন পৃথিবীর কোনো ধর্মগ্রন্থেই এমন উক্তি পাবেন না একশো পারসেন্ট চ্যালেঞ্জ থাকলো তাহলে রেফারেন্সগুলো দেখতে থাকুন নাম্বার এক এই সম্পর্কে পঞ্চম বেদ শ্রীমৎ ভাগবত পুরাণের দ্বিতীয় স্কন্দের নবম অধ্যায়ের তিরিশ নং শ্লোকে বলা হয়েছে জ্ঞানং পরমং গুজ্জম মে যত বিজ্ঞান সমন্বিতম স রহস্যং তদঙ্গঞ্চ গৃহান গদিতং মায়া অর্থাৎ এখানে শ্রী ভগবান ব্রহ্মাকে বলছেন আমার সম্বন্ধে পরমগুজ্জ যে জ্ঞান বিজ্ঞানের সহিত তাহার রহস্যের সহিত এবং তাহার অঙ্গের সহিত তাহা আমি তোমাকে বলিতেছি তুমি গ্রহণ করো প্রিয় দর্শকবৃন্দ এই শ্লোকে জ্ঞানকে বিজ্ঞানের সহিত উপস্থাপনের কথা বলা হয়েছে কাজেই স্পষ্টরূপে প্রতীয়মান হচ্ছে যে পাঁচ হাজার বছর ও তার বহু আগে সনাতন ধর্মই প্রথম বিজ্ঞান চর্চা শুরু করে নাম্বার দুই এছাড়াও শ্রীমদ্ ভাগবত পুরাণের দ্বিতীয় স্কন্ধের নবম অধ্যায়ের একত্রিশ নং শ্লোকেও আরও বলা হয়েছে ইয়াবানহম যথাভাব যদ্রূপ গুণকর্মক তথৈব তত্ত্ব বিজ্ঞানমস্তু তে মদ অনুগ্রহ অর্থাৎ আমার যে স্বরূপ আছে আমার যে লক্ষণ আছে আমার যে সকল রূপ গুণ এবং কর্ম অর্থাৎ লীলা আছে আমার অনুগ্রহে তৎসমস্তের বিজ্ঞান অর্থাৎ যথার্থ অনুভব তোমার হোক প্রিয় দর্শকবৃন্দ এই শ্লোকেও শ্রী ভগবানের অনুগ্রহে ভগবান সম্পর্কিত বিজ্ঞান অর্থাৎ যথার্থ অনুভবের কথা বলা হয়েছে কাজে আরও স্পষ্ট প্রমাণ হলো যে সনাতন ধর্মই প্রথম বিজ্ঞান চর্চা শুরু করে নাম্বার তিন আরও বলা হয়েছে শ্রীমৎ ভাগবত পুরাণের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের বিষ্ণ শ্লোকে বলা হয়েছে এবং প্রসন্ন মানস ভগবত ভক্তি জগত ভগবত তত্ত্ব বিজ্ঞানম মুক্ত সঙ্গস্যা জায়তে অর্থাৎ এই প্রকার শান্তচেতা কামাদি বাসনাশূন্য সাধকের সশক্তিক ভগবত বিজ্ঞান বা সাক্ষাৎ অনুভবের উদয় হয় প্রিয় দর্শকবৃন্দ এই শ্লোকেও শ্রী ভগবানের ভগবত তত্ত্ববিজ্ঞান বা সাক্ষাৎ অনুভবের কথা বলা হয়েছে কাজেই আরও স্পষ্ট প্রমাণ হলো যে সনাতন ধর্ম থেকেই প্রথম বিজ্ঞান চর্চা শুরু হয় এখন অনেকে হয়তো ভাবছেন এইগুলো আবার কেমন বিজ্ঞান তাদের বলবো ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন এবং তাহলেই বুঝতে পারবেন তবে হ্যাঁ এই ভিডিওটিতে হয়তোবা পুরোপুরি আমি তুলে ধরতে পারবো না তাই আপনারা এই ভিডিওর পরের পর্ব অবশ্যই দেখবেন সেখানে আরও চমৎকারভাবে পুরোপুরি সম্পূর্ণ রেফারেন্সগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব নাম্বার চার শ্রীমদ্ ভাগবত পুরাণের প্রথম স্কন্ধের তেরো অধ্যায়ের পঞ্চান্ন নং শ্লোকেও এই বিজ্ঞান শব্দের উল্লেখ দেখা যায় সেখানে বলা হচ্ছে বিজ্ঞান আত্মানি সংযোজ্য ক্ষেত্রজ্ঞে প্রবিলাপ্যতম ব্রহ্মণ্যাত্মা নমাধারে ঘটাম্বরমিম্বারে অর্থাৎ প্রিয় দর্শকবৃন্দ এই শ্লোকেও বিজ্ঞানের কথা বলা হয়েছে কাজেই এও এক স্পষ্ট প্রমাণ যে সনাতন ধর্ম থেকেই প্রথম বিজ্ঞান চর্চা শুরু হয় কেননা শ্রীমদ্ ভাগবত পুরাণে উল্লিখিত এই তথ্যগুলো আজ থেকে পাঁচ হাজার বছর আগে পরিবেশন করা হয়েছে মহান ঋষি ব্যাস কর্তৃক তাহলে এতে কি প্রমাণ হয় না যে আজ থেকে বহু বহু বছর আগেই বিজ্ঞান চর্চা শুরু হয় আমাদের মুনি ঋষিগণের হাত ধরে নাম্বার পাঁচ এবার চলুন মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত পঁচিশ থেকে বিয়াল্লিশ অধ্যায় যা ভগবত গীতা নামে পরিচিত এখান থেকে কিছু রেফারেন্স দেখিনি উক্ত ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ের দ্বিতীয় নং শ্লোক যদি আমরা খেয়াল করি তো সেখানে বলা হয়েছে জ্ঞানং তে হহং সবিজ্ঞানম বক্ষ্যাম্য শেষত যজ্ঞাত্যা নেহ ভুয়হন্ন জজ্ঞাতব্যম অবশিষ্যতে অর্থাৎ আমি তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো যা অবগত হলে জগতে পুনরায় অন্য কিছু জানার বাকি থাকে না তো প্রিয় দর্শকবৃন্দ ভগবদ্গীতার এই শ্লোকেও বিজ্ঞানের সমন্বিত জ্ঞানের কথা বলা হয়েছে কাজেই ভগবদ্গীতা থেকেও স্পষ্টভাবে প্রমাণ হলো যে সনাতন ধর্ম থেকেই প্রথম বিজ্ঞান চর্চা শুরু হয় কেননা এই ভগবদ্গীতার বয়সও হচ্ছে কমপক্ষে যদি লিখিত রূপের কথা ধরি তাহলেও পাঁচ হাজার বছর পূর্ব তাহলে এটা কি প্রমাণ হয় না যে আমাদের মুনিঋষিগণের হাত ধরেই বিজ্ঞানের চর্চা শুরু হয়েছিল তা হোক সেটা আধ্যাত্মিক বিজ্ঞান অথবা জাগতিক বিজ্ঞান তাহলে প্রিয় দর্শকবৃন্দ এতক্ষণ শুধুমাত্র ভাগবত পুরাণ ও মহাভারতের অন্তর্গত ভগবত গীতা থেকে রেফারেন্সগুলো শুনলে আর থাকলো বাকি অন্য শাস্ত্রগ্রন্থের রেফারেন্স তো এভাবে রেফারেন্সের পর রেফারেন্স দেওয়া সম্ভব কিন্তু ভিডিওটা অনেক লেন্দি হবে তাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে বিজ্ঞানভিত্তিক এই সিরিজের পরের ভিডিওতে সেখানে আমি দেখাবো উপনিষদ থেকে বিভিন্ন রেফারেন্স যেখানে বিজ্ঞানের অবস্থান কোথায় এবং বিজ্ঞান শব্দটি কী কীভাবে কেমনভাবে কী কী অর্থে প্রয়োগ করা হয়েছে তা চমৎকারভাবে আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব তাই পরের পর্বের ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলে যুক্ত থাকুন ততক্ষণ ভালো থাকবেন সবাই নমস্কার ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ধন্যবাদ সবাইকে